আজকে আমি আপনাদের রোপামনের ফসলের জাত নিয়ে আলোচনা করব যে আমরা এই মৌসুমে কোন জাতের ধান আবাদ করব তো প্রথমে আসি আমরা যে আমাদের সুগন্ধি কিছু জাত আছে বৃধান চৌত্রিশ বৃধান সাঁত্রিশ বৃধান আটত্রিশ বৃধান সত্তর বৃধান আশি এবং বৃধান নব্বই এই জাতগুলা সুগন্ধি জাতের ধান এর মধ্যে বৃধান চৌত্রিশ সাঁত্রিশ এবং আটত্রিশ এদের আলোক সংবেদনশীলতা রয়ে গেছে এবং এই জাতগুলো বীজ বপন করতে হয় পাঁচ থেকে দশই শ্রাবণের মধ্যে এবং এদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের চারা উঁচু জমিতে যদি আমরা রোপণ করি এবং এদের জীবনকাল যদি আমরা কিছুটা সংক্ষিপ্ত করে দেই তাহলে এদের কাণ্ড শক্ত থাকবে এবং গাছ সহজে হেলে পড়বে না এবং এই জাত গুলো থেকে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মন পর্যন্ত একর প্রতি ফলন পাওয়া যায় এরপরে আসেন বৃদান সত্তর এটা বৃদান সাঁত্রিশে সেতেও দশ থেকে পনেরো দিন সময় কম লাগে এবং এই ধান কাটার পর রবি শস্য করা যায় আর বৃদান আশি এটা অনেকটা থাইল্যান্ডের জেসমিন জাতের টাইপের মতো এবং এটা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন টাইম লাগে তা আমরা বৃদান সাঁত্রিশ এর চেয়ে প্রায় দশ পনেরো দিন কম লাগবে এই যাত্রাতেও প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন একর প্রতিফলন পাওয়া যায় এরপরে বৃদার নব্বই এটা উপসি জাতের সকল বৈশিষ্ট্য এই যাত্রাতে রয়ে গেছে এবং এর জীবনকাল একশো বাইশ দিন এই যাত্রাতে কোনো আলোক সংবেদনশীলতা নাই আপনারা এটাও আবাদ করতে পারেন এটাতে একর প্রতি প্রায় পঞ্চাশ মন পর্যন্ত ফলন পাওয়া যাইতে পারে এরপরে যে জাতগুলো রয়ে গেছে এটা হলো মাঝারি মোটা থেকে মোটা চাল বিয়ার এগারো বিয়ার দশ বিধান তিরিশ এবং একত্রিশ এগুলা আপনারা যত সময়ে এবং এদের আলোক সংবেদনশীলতা খুবই কম এই জন্য এই জাতগুলো আপনারা যত সময় লাগাইতে পারেন তবে পনেরো থেকে বিশে আষাঢ়ে বীজ বপন করে পঁচিশ থেকে তিরিশ দিনের চারা লাগালে মোটামুটি ভালো ফলন পাওয়া যায় আমাদের আগাম কিছু জাত আছে এবং মধ্যম জীবনকালের এর মধ্যে বিয়ার পঁচিশ বিধিধান বত্রিশ তেত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ এবং পঁচাত্তর এই জাতগুলো আপনারা আগাম জাত হিসাবে মাঝারি জীবনকাল এটা আবাদ করতে পারেন সর্বশেষ যে জাত রূপামনের তিরানব্বই চুরানব্বই এবং বিড়িধান পঁচানব্বই এই জাতগুলা যারা ভারতীয় সন্না পছন্দ করেন তাদের জন্য এই জাতগুলা খুবই উপযোগী বৃদান তিরানব্বই এবং চুরানব্বই এটা ভারতীয় স্বর্ণার থেকেই আপনার এটা করা হয়েছে আপনারা এই জাতগুলি নির্বাচনে রাখতে পারেন এরপরে আছে বৃদান সাতাশি একশো সাতাশ দিনের জীবনকাল এটা মোটামুটি একটা ভালো জাতের দান একরে পঁয়ষট্টি মন পর্যন্ত ফলন আসতে পারে এখন বৃদান তিরানব্বই এবং চুরানব্বই এটা একশো চৌত্রিশ দিনের জীবনকাল এই দুইটারই এবং এদের ফলন প্রায় আটান্ন মন পর্যন্ত একরও হইতে পারে আর বিধান পঁচানব্বই একশো পঁচিশ দিন জীবনকাল এবং এটা সাধারণত বরেন্দ্র এলাকায় বিশেষ করে যারা স্বর্ণা পছন্দ করেন তাদের জন্য এই যাত্রা খুবই ভালো তিরানব্বই চুরানব্বই এবং পঁচানব্বই এলে স্বর্ণার গুণাগুণ থাকায় আপনারা এই স্বর্ণার বিকল্প হিসেবে আবাদ করতে পারেন বিয়ার বাইশ তেইশ এবং বৃধান ছয়চল্লিশ এটা হলো আলো সংবেদনশীল জাত যেখানে বন্যার পানি নেমে যেতে দেরি হয় এবং এগুলা অনেকটা দেরিতে লাগানো যায় এবং আলোক সংবেদনশীলতা থাকায় এদেরকে আমরা বন্যা এলাকার জন্য সাজেস্ট করতে পারি এরপরে বৃদান চল্লিশ একচল্লিশ এবং বৃদান তিয়াত্তর লবণাক্ত সহনশীল জাত এবং ওইসব এলাকায় জন্য এগুলো উপযুক্ত বৃদান চুয়াল্লিশ ছিয়াত্তর এবং সাতাত্তর জোয়ারবাটা এলাকায় আবাদের জন্য উপযোগী আর বৃদান একান্ন বায়ান্ন এবং বৃদান উনআশি এটা জলমগ্নতা সহনশীল জাত যেখানে বন্যার পানি হয়তো বিশ একুশ দিন পর্যন্ত স্টে করে সেইখানে আমরা এই জাতগুলা আবাদের আওতায় নিয়ে আসতে পারি এরপরে বৃদান তিপ্পান্ন এবং চুয়ান্ন এগুলো লবণাক্ত সহনশীল জাত এবং আগাম জাত বৃধান ছাপ্পান্ন সাতান্ন এবং বৃধান ছয়ষট্টি একাত্তর রূপামন মৌসুমের খরা সহিষ্ণু জাত এবং খরা পরিহারকারী জাত হিসাবে এগুলো আবাদ করা যায় যেখানে পানি সেচের অসুবিধা থাকে সেখানে আমরা এই জাতগুলো অনায়াসে আবাদ করতে পারি বৃদান বাহাত্তর এবং বাষট্টি জিং সমৃদ্ধ দুটি ধান পুষ্টি সমৃদ্ধ হয় আমরা এগুলা আবাদের আওতায় নিয়ে আসতে পারি এরপরে আপনি বৃদান আটাত্তর উপামন মৌসুমে জন্য বন্যা ও লবণাক্ত দুইটাই সহ্য করতে পারে এবং বৃদান একানব্বই জাত হলো জলিয়া মন্দানের জাত আমাদের তাহলে আমরা সর্বশেষ যে জাতগুলো বের হয়েছে বিশেষ করে বিরেহি দান তিরানব্বই চুরানব্বই এই দানগুলা স্বর্ণা যারা বেশি পছন্দ করেন তাদের জন্য এই দানগুলো আবাদের জন্য পরামর্শ দেওয়া যেতে পারে আর বিধান পঁচানব্বই যেটা এটাও স্বর্ণা ধরনের জাত এবং এটার জীবনকাল একশো পঁচিশ দিন এবং উনপঞ্চাশের চাইতে সাত দিন কম তাই দেশের বরেন্দ্র অঞ্চল এবং উত্তর অঞ্চলে স্বর্ণার চাষাবাদ যেখানে বেশি তারই বিকল্প হিসেবে এটা আবাদ করা যায় এছাড়া রূপামন মৌসুমের দুইটা হাইব্রিড জাত বের হয়েছে আপনারা জানেন যে ব্রিদান হাইব্রিড ব্রি হাইব্রিড ধান চার এবং ব্রি হাইব্রিড ধান ছয় এলার জীবনকাল একটা হলো একশো বিশ দিন এবং একশো দশ থেকে পনেরো দিন পর্যন্ত হইতে পারে এবং পঁয়ষট্টি থেকে সত্তর মন পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে তাহলে আপনারা বিভিন্ন জাতের বিবরণ শুনলেন এখান থেকে আপনাদেরকে নির্বাচন করে যার এলাকায় যেটা প্রযোজ্য সেইভাবে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে ধন্যবাদ সবাইকে